الله سبحان الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله أمر رسول فاق صلى الله عليه وسلم دربار أكبر صحابي صحابي صحابي صحابي আমার মধ্যে একটা আমল শিখিয়ে দেন না আমি নামাজ পড়তে বসলে আমার আবার চাই না আমি যখন বসি আবার আমার দাঁড়াতে চাই না আমার মধ্যে ব্যথা করে আমার পাকনা হয়ে গিয়েছে আমার যৌবনের চেহারা ছিল চেহারাটা নষ্ট হয়ে গিয়েছে আমার সন্তান হয়ে গিয়েছে আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন সেই আমলখানা আমি যদি নিয়মিত পালন করে অন্ধকার কবরের মধ্যে আলোকিত আমার আমার অন্ধকার কবর আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন এমন একটা আমল আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ও বাবা কুবাইসা শুনো শুনো তুমি শিকার জন্য এলাম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছ তখন সমস্ত গাছপালা তোমার মাটির নিচে তুমি যখন থেকে আসার জন্য কি বয়ান করবে লাতুর করেছে আমাদের কিন্তু দাওয়াত দেয় নাই আমার আমাদের মাহাবিলের মধ্যে হুজুররা ওয়াজ কি বয়ান করবে আমরা একটু শিকার জন্য যাই শিকার জন্য যাই এই নিয়ে করে ঘর থেকে বের হয়েছেন আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মত তুমি যখন থেকে বের হয়েছো তোমার পায়ের নিচে যতগুলো মাটি ছিল তোমার আশেপাশে যতগুলো সবুজ শ্যামল গাছপালা ছিল তোমার পাশে যতগুলো পুকুর ছিল সমস্ত পুকুরের তলার মাছগুলো আল্লাহর কাছে পানা চাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আজকে যারা আমরা এসেছি আমরা নিয়োগ করেছি একটা হাদিস আমার দয়াল নবী বলতে লাগলেন ও আমার উম্মতরা তোমাদের নিয়তের উপর সমস্ত কাজ নির্ভরশীল যদি বিরিয়ানির আশায় আসো বিরিয়ানি পাবে সওয়াব পাবে না যদি আপনি যদি নিয়ত করে আসেন আমি হুজুর থেকে একটা আমল শিখবো হুজুর এক ঘন্টা বয়ান করবে এক ঘন্টা বয়ান থেকে আমি একটা লব্জ শিখবো আমি এক ঘন্টা বয়ান করলাম একটা লব্জ আপনি শিখতে পারলেন না একটা মাসালা শিখতে পারলেন না সেই বয়ানের চিন্তা চিন্তা চিন্তা শিখতে হবে এটা শেখার জায়গা করেছি কিতাব থেকে আপনাদেরকে বলা এটা হচ্ছে শিকা শিখা

নামাজ পড়তে আমার শরীরটা দুর্বল দুর্বল লাগে আমি এখন কোন আমলটা করব ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ বলেন না আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু কুবাইসা শুনো শুনো প্রতি ওয়াক্তের নামাজের শেষে একটা তাসবিহ পড়বা তিনবার তিনবার পড়বা বিসমিল্লাহির রহমানির سبحان الله العظيم وبحمده তিনবার বলবেন সকলে শিখে নেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি দুনিয়ার জমিনের মধ্যে একটা ব্যাংক আছে সোনালি ব্যাংকের মধ্যে রেখে দিই থেকে দুই হাজার টাকা এক হাজার টাকা ব্যাংকের মধ্যে রেখে দিই কেন রেখে দিই ভবিষ্যতের মধ্যে আমার অনেক কাজে লাগতে পারে ভবিষ্যতের মধ্যে আমার ছেলে মেয়েরা কি করবে ব্যাংকের আসল ব্যাংক যেই ব্যাংকটা খোদা খোদার বারে যেই ব্যাংকের মধ্যে টাকা লাগলে আপনার সবার কোনো ব্যাংকের মধ্যে টাকা রাখবেন আপনার যে দুনিয়ার আল্লাহ একদিনে দেশ হাজার দুই হাজার পাঁচ পারবেন আল্লাহ কোনো কাজ নাই হেঁটে হেঁটে সেই যাওয়ার সময় আল্লাহ পাক আপনার হাতের মধ্যে একটা তসবি দিয়েছে দেখে গিরার মধ্যে এক হাতের মধ্যে বিশটা করে গিরা আছে ওইখান থেকে এইরকম ভাবে শুরু করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি খারে খারে আছেন আপনি সামনে হাত তো কাজ করে জবান মানে মুখের মধ্যে জবান ডাকুলে খুলে বলবেন সুবাহান আল্লাহ দেখবেন আপনার পিছনের মধ্যে হাজার হাজার সওয়াবের পাহাড় বড় বড় দাঁড়িয়ে আছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আপনি বলবেন ওগো আল্লাহ এই ধরনের সওয়াব আমার আমার নাই এই ধরনের সওয়াব আমার এই ধরনের সওয়াব আল্লাহ আমাকে ভুল করে দিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন বন্দা রে ও বন্দা আমি ভুল করে দিই নাই তুমি যখন ঘরের মধ্যে রান্না করতেছো ওই রান্না করার সময় আমি আল্লাহর নাম করেছো সুবহানাল্লাহ আমি আল্লাহর জিকির করেছো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বান্দারা যখন তুমি বাজারে যাচ্ছো মাঝে মাঝে ডলারের সমস্যা যাচ্ছো তখন তোমার হাতে কাজ করতেছে তোমার জবান বন্ধ আছে জবান দিয়ে আমি আল্লাহর প্রশংসা করেছো আমি আল্লাহর কাছে এমন ভালো লেগেছে আমি আল্লাহ তোমার সওয়াব গুলো আমার ব্যাংকের মধ্যে রেখেছো ওই ব্যাংকের মধ্যে লালন পালন করতে করতে করতে করতে পাহাড় সমতল বানিয়ে দিলাম সুবহানাল্লাহ দুইটা আমল শিখিয়েছি এটা তো আপনারা জানেন কিন্তু জানার পরও আমি জানাই জানাই সকলে কিন্তু জানেন অনেকগুলো আমাদের মনেরা তরকারি রান্না করে বেশি গরম গরম খাবার পর বলে যে এইটুকু তরকারিগুলো আবার চাল চাল কিলে চাল চাল দেয় তো এখনো হতো এখনো কলা বন্ধ কি তার রেখানা জানা দিবে মানুষের সন্না